মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের ক্ষমতায় আসা খুবই দরকার আমি এসেছি যে শীতের শীতকালে এবার গত বছরের চেয়ে এবার শীতের শীতটা বেশি দক্ষতাটা বেশি বরিশাল সিটি কর্পোরেশন এবং সদর উপজেলার শীতার্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন সদর আসনের এমপি ও পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল অবসরপ্রাপ্ত জাহিদ ফারুক সিটি কর্পোরেশনের তিরিশটি ওয়ার্ডে পনেরো হাজার এবং সদর উপজেলার দশটি ইউনিয়নে দশ হাজার কম্বল বিতরণ করবেন তিনি আজ শুক্রবার সকাল সাড়ে এগারোটায় বরিশাল নগরীর ভিআইপি রেস্ট হাউস চত্বরে আনুষ্ঠানিকভাবে কম্বল বিতরণের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এ সময় মহানগর যুবলীগের আহ্বায়ক নিজামুল ইসলাম নিজাম ও যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন সহ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত ছিলেন কম্বল বিতরণকালে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে আগামীতে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানান জাহিদ ফারুক সদর আসনের শীতার্থদের মাঝে পঁচিশ হাজার কম্বল বিতরণ করবেন এর মধ্যে সিটি কর্পোরেশন এলাকায় পনেরো হাজার এবং সদর উপজেলায় কম্বল দেবেন দশ হাজার মানুষকে আজ এই কম্বল বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়ন এবং সিটি কর্পোরেশন এলাকার প্রতিটি ওয়ার্ডে এই কম্বল বিতরণ করবেন নেতাকর্মীরা আমরা আমি প্ল্যান করেছি যে আমরা শহর সিটি কর্পোরেশনের প্রতিটা ওয়ার্ডে আমরা পাঁচশো করে কম্বল দেব এবং প্রতিটা ইউনিয়নে ইউনিয়ন ওয়াইজ এক হাজার কম্বল তো দশটা ইউনিয়নে দশ হাজার আর তিরিশটা এসে হলো আরও পনেরো হাজার ধরো কত পঁচিশ হাজার তো আমরা এইভাবে আমরা কম্বল দিতে যাচ্ছি তো আমার একটা আপনাদের বিনীত অনুরোধ আপনারা সবাইকে যে বলবেন যে নৌকায় ভোট দেওয়ার জন্য কারণ আমাদের যেগুলো অসমাপ্তি কাজ যেগুলো আছে সেটা সমাপ্ত করতে হলে এই পাঁচ বছর আমাদের জন্য খুবই দরকার আমাদের এই পাঁচ বছরের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের ক্ষমতায় আসা খুবই দরকার সেটা আসতে পারে আপনারা ভালো থাকবেন আপনাদের ছেলেমেয়েরা ভালো থাকবে আমরা বাংলাদেশ ভালো থাকবে